আর যার হেদায়েতে কপালটা খুলে যাবে ওই বন্দা চোখের পানি ছেড়ে কান্না করবে পারলে এসে দোয়া নিবে বাড়িতে গিয়া মা বাবারে বলবে মা তুমি আমার জন্য একটু দোয়া করো আমি গুনাগার হয়ে কবরে যেতে চাই না আমি গুনাগার হয়ে হাসরের ময়দানে উঠতে চাই না আমি অমুক দল করি অমুক দলের নেতা আমি অমুক পীরের মুরিদ এগুলো আমার কোনো কবরের প্রশ্নের জবাব চলবে না আল্লাহর কাছে তিনটা প্রশ্নের জবাব আমার রেডি করে যেতে হবে ও আল্লাহ ও মা বাবা দোয়া করো আজ থেকে আমি তওবা করেছি আর আমি আল্লাহর বিরোধিতা নবীর বিরোধিতা করব না আম্মা আজান তুমি ফজরের সময় ডেকে উঠায় দাও আমি মসজিদে গিয়া পারলে নামাজ পড়ব অন্তত না পারলে ঘরে বসে নামাজ পড়ব ফজরের নামাজ আমি বাদ দিব না আমি আর নামাজ ছাড়ব না ও মা বাবা তোমাদের কত কষ্ট দিয়েছি তুমি আমাদের জন্য দোয়া করো আর অন্যায় করব না রহমাতুল্লিল আলমিন মদিনার জান্নাতুল বাকির মধ্যে ঘুরতেছেন আর দোয়া করতেছেন হঠাৎ করে দেখে একটা যুবকের কবরের মধ্যে আজাব চলতেছে আল্লাহ দেখায় দিলেন আল্লাহর নবী জানতে চাইলেন আজাব কেন হয় আল্লাহর নবী জানতে চাওয়ায় জানলেন যে মায়েকে কষ্ট দেওয়ার কারণে আজাব নবীজি খোঁজ নিলেন এই যুবকের মা আছে কিনা ঠিকানা নিয়ে খোঁজ নাও দেখে হ্যাঁ বেঁচে আছে আল্লাহর নবী সাহাবায়ামদের পাঠায় বললেন ক্ষমা করে দিতে বলো মা বলে না না আমি সন্তানের ক্ষমা করব না নবীজি এবার মাকে ডেকে পাঠালেন মাকে নবী বললেন সন্তান রে মাফ করে দাও মা বলে না কেন তুমি মাফ করবা না বলে সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে আমি কষ্টের কথা ভুলতে পারি না বলে কি বলে এক সময় আমার সাথে তর্কে জড়াইয়া রাগ করে আমার মাথার উপরে এমন একটা ইটের টুকরা মাথার উপরে আঘাত করেছে আমি মা মাটিতে পড়ে গেলাম রক্ত আমার বের হয়ে জমিন লাল হয়ে গেল নবীজি বলেন তুমি তুমি মাফ করে দাও মা বলে না আমি সন্তানকে মাফ করব না আল্লাহর নবী বলেন ফেরেস তারা তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা কর লাকড়ির ব্যবস্থা কর ওই কবর থেকে যুবকের উঠা আমি নবী মায়ের সামনে আগুনে জ্বালাবো সেই সাহাবাই কিরম নবীর তৈরি করতেছেন লাকড়ি এনে আগুন যখন জ্বালায় নবী তাকায় দেখেন মায়ের চোখে পানি মা ডাক দিয়া বলে নবী আর আগুন জ্বালাই না আমি আমার সন্তানের মাফ করে দিলাম কারণ সন্তান যত অন্যায় করুক না কেন আমি চোখের সামনে সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না এরে সন্তান মা বাবাকে যারা কষ্ট দিয়েছ ওই মা বেঁচে থাকলে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও যদি মা বাবা বেঁচে না থাকে কবরের কিনারায় গিয়া দোয়া করো কান্না করো আর একজন আল্লাহওয়ালা ওলামায় কেরাম পাইলে দোয়া নিয়ে চোখের পানি নিয়ে আল্লাহর কাছে কান্না করো চোখের পানির এত দাম এত দাম ওরে বান্দা সন্তান অন্যায় করে যদি মা বাবার সামনে চোখের পানি ছেড়ে দেয় মা বাবার দয়া না হয়া পারে না ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে যদি চোখের পানি ছেড়ে দেয় ওই ওস্তাদ আর বেতের বাড়ি ওই ছাত্রের উপরে লাগাতে পারে না ওস্তাদের মায়া এসে যায় এরে আল্লাহর বান্দা আমার আল্লাহর মায়া কি কর সন্তান উস্তাদের মন্ত্রে যদি ছাত্রের কান্নার কারণে মায়া হয় আল্লাহর নবী বলে উম্মতেরা চোখের পানি ছেড়ে কাঁদ চোখের পানি ছেড়ে যদি কান্না করো গাভীর ওলাম থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না যেই বান্দা জাহান নামের আদাবের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবি ওই বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব না এর আল্লাহর বান্দা আজকে তোর ডানে বানে বন্ধু বান্ধবের অভাব না কিন্তু একটু নজর করে দেখ আজকে কালকের মধ্যে কত বন্ধু চলে গেল কত যুবক একা একা ঘুরে কিরে তুই একা ঘুরো আমার লেখাপড়ার বন্ধু নাই চোখ দুইটা বন্ধ করে দেখ একই মাঠে খেলাধুলা করছো কত বন্ধু নিয়ে আজকে অনেকের বন্ধু কবরে চলে গেল লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করতাম আজকে অনেকেই নাই আমার লেখাপড়ার জীবনের কলিজার বন্ধু যাকে আমি কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম না আমি খোঁজ খবর নেওয়ার জন্য বহু দিন বহু বছর দেখা নাই খুঁজতে গেলাম খুঁজতে খুঁজতে বন্ধুর বাড়ির দরওয়াজায় গিয়া তাকাইয়া দেখলাম বাড়িতে ডাক দিলাম কে আছো বাড়ির থেকে লোকেরা বলে কে তুমি আমি অমুক ভাইয়ের এক ছাত্র জীবনের বন্ধু কোথায় আমার বন্ধুর সাথে আমার দেখা নাই আমি এই কথা জিজ্ঞাসা করার পরে দেখি ওদের চোখের কোঠায় পানি জমা হয়ে গেল সবাই কান্না করে মাথাটা নত করে দিল আমি বললাম আমার বন্ধুর একটু খোঁজ দাও কেন কান্না করো ওরা বলে আপনার বন্ধু ওই বাস বাগানে কবরস্থানের মধ্যে পড়ে আছে আমি বললাম এই অল্প বয়সে আমার বন্ধু কবরে বিবাহ কি করে নাই ওরা কান্না করে বলে দুইটা বাচ্চা রাখি আজ কবরে ওরা যখন ঈদের সময় দেখি রমাজানের ঈদের সময় দেখি ওরা ওই ডানে বামে তাকায় দেখে সব বাচ্চারা বাবার কোলে উঠে কত আনন্দ করে আর এই বাচ্চা দুইটা ডানে তাকায় আর বামে তাকায় আর কাকে জানি তালাশ করতে থাকে আমরা তখন চোখের পানি ধরে রাখতে পারি না ওরা তালাশ করে ওদের বাবাই কো এই ময়দানে এমন আল্লাহর বান্দা অনেকের মা নাই বাবা নাই আমার মায়ার নবী দয়ার নবী নামাজ পড়তে ঘর থেকে রওয়ানা কিছু দূর গিয়া দেখে একটা শিশু বাচ্চা উলঙ্গ অবস্থায় বসে আছে আমার নবী ডাক দিয়া বলে রে বাচ্চা তুমি এখানে এভাবে কেন পড়ে আছো বাচ্চা বলে আমি বড় ইয়াতি মায়ার নবী বাচ্চাটার হাত ধরে বলে চলো ঘরের মধ্যে গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ও আয়েশা এই বাচ্চাটার মা নাই বড় এতিম সুন্দর করে গোসল করায় দাও আম্মা জানা এসা বাচ্চাটারে গোসল করায় দেয় মায়ার নবী একটা চাদরকে দুইটা ভাগ করে গোসলের পরে বাচ্চাটারে পরায়া দেয় এরপরে নবী বলেন চলো আমরা মসজিদে গিয়া নামাজ আদায় করব বাচ্চাটা সামনে হাটে নবী বের হয়ে বলে দাঁড়াও তুমি আজ মাটিতে পাও লাগায় মসজিদে যাইবা না আল্লাহর নবী মাটিতে বসার পরে বলে আমার কাদের উপরে উঠিয়া তুমি বসো বাচ্চা বলে না না মায়ার নবী বলে আমিও তো একজন এতিম আমিও এতিমের দুঃখ বুঝি আমি মা হারাই এতিম আমি বাবা হারাইয়াতিম ওঠো আমার কাঁদি উঠে বসো আল্লাহর নবী বাচ্চাটারে নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন কাতারের মাঝে রেখে আল্লাহর নবী ইমামতিতে চলে গেলেন নামাজ পড়ে নবী মিম্বরে বসলেন বয়ান করার জন্য বাচ্চাটা মাটিতে বসে গেল নবী ডাক দিয়া কয় বাবা তুমি আজকে মাটির মধ্যে বসবা না আসো তুমি আমার কাছে আসো বাচ্চাটারে ডাক দিয়া নবী তার ডান পার্শ্বে বসাইয়া মাথার উপরে নবীর হাতরা মোবারক দিয়া বলে সাহাবায়ে কেরাম আপনাদের অন্তরে প্রশ্ন আমি বাচ্চাটারে নিয়ে এমন কেন করি এই বাচ্চাটা বড় ইয়তিম আপনারা বাবা বলে ডাকতে পারেন মা বলে ডাকতে পারেন এই বাচ্চাটা মা পায় না বাবা পায় না আমি নবী আদর করতেছি মাথায় হাত রেখে দোয়া করে করে গেলাম এই বাচ্চাটার মাথায় হাত দিয়া দোয়া করে গেলাম উম্মতের জানায় দেন এতিমের মাথায় হাত বুলায় দিলে আমি নবী বলবো তার নেকের কোনো সীমানা থাকবে না